আপনারা দেখছেন A Star News Pakistan Afghanistan ও বাংলাদেশ থেকে ভারতে যাওয়া অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেবে দেশটি শর্ত হিসেবে সেখানে পাঁচ বছর বসবাস করলেই মিলবে নাগরিকত্ব সনদ এমন বিধান রেখে গত চার ডিসেম্বর একটি খসড়া বিলে অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা আগামী সোমবার সিটিজেনশিপ অ্যামেন্টমেন্ট বিল ক্যাব নামের ওই বিলটি পার্লামেন্টে তোলা হবে বিলে প্রস্তাব করা হয়েছে দুই সালের একত্রিশ ডিসেম্বরের আগে ভারতে আসা হিন্দু খ্রিস্টান শিখ জৈন বৌদ্ধ ও পার্সি ধর্মাবলম্বী শরণার্থীরা ভারতীয় নাগরিক বিবেচিত হবে ধারণা করা হচ্ছে সোমবার দেশটির পার্লামেন্টে ওই বিলটি গৃহীত হতে পারে এর আগেও একবার পার্লামেন্টে এই বিলটি পেশ করা হলেও তা পাশ হয়নি তখন আসামসহ উত্তর পূর্ব অঞ্চল জুড়ে বিলটির বিরুদ্ধে বিক্ষোভ হয়েছিল উনিশশো সালের মূল আইনে বলা হয়েছে নাগরিকত্ব পেতে হলে এই দেশে থাকতে হবে এগারো বছর তবে প্রথম মোদী সরকারের আমলে আনা বিলটিতে তা কমিয়ে ছয় বছর করা হয় এবার কমানো হলো আরও এক বছর সংশোধিত নাগরিকত্ব বিলের উদ্দেশ্য ওই ছয়টি সম্প্রদায়কে ভারতের নাগরিকত্ব দেওয়া এর বিরোধিতা করেছেন বিরোধী রাজনীতিকরা তারা বলেছেন এতে মুসলিমদের প্রতি বৈষম্য রয়েছে তবে কেন্দ্রীয় সরকারের দাবি তারা প্রতিবেশী দেশের নিপীড়িত সংখ্যালঘুদের সহযোগিতা দিতে দায়বদ্ধ প্রস্তাবিত সংশোধিত বিলে কোনো শরণার্থী অমুসলিম হলফনামা দিলে তাকে নাগরিকত্ব দেওয়া হবে বলে দাবি বিজেপি নেতাদের তবে কোনো মুসলিম যদি নিজেকে হিন্দু বা পার্সি বা বৌদ্ধ হিসেবে দাবি করে তাহলে তা আটকানোর উপায় রয়েছে কি না তা নিয়ে নীরব বিজেপি শিবির দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই নাগরিকত্ব বিল পাশ হলে পশ্চিমবঙ্গে সব থেকে বেশি সুবিধা হবে মতুয়া সম্প্রদায়ের কারণ তারা দীর্ঘ সময় ধরে নাগরিকত্বের দাবিতে সরব রয়েছে নতুন বিলে বলা হয়েছে inner line permit Bengal Eastern Frontier Regulation আঠারোশো তেহাত্তর ও জ্যেষ্ঠ তফসিলভুক্ত উপজাতীয় এলাকায় ওই আইন প্রযোজ্য হবে না সেই অনুযায়ী অরুণাচল নাগাল্যান্ড মিজোরাম আসাম মেঘালয় ত্রিপুরা এই বিলের আওতাভুক্ত নয় সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই স্টার নিউজ চ্যানেলের সংবাদগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী সংবাদ নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হব ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন সাথে নিজের যত্ন ও খেয়াল রাখুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ